আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত জানাচ্ছি সেগি কলেজ সুবাংজায় থেকে সেগি কলেজ সুবাংজায় মালয়েশিয়ার অন্যতম একটা প্রতিষ্ঠান যেখানে hotel management hospitality management tourism management সহকারে বিভিন্ন প্রোগ্রাম আছে তো আজকে আমাদের সাথে একজন স্টুডেন্ট আছে যে আমাদের সেগি কলেজেই ডিপ্লোমা ইন রেস্টুরেন্ট ম্যানেজমেন্টে পড়ালেখা করছে এর সাথে পরিচয় করে দিব এবং ডিপ্লোমা ইন রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট পড়ার সুযোগ সুবিধা সবগুলোই আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে চলুন তাহলে পরিচয় হয়ে নিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমার পরিচয়টা যদি একটু সুন্দর করে দিয়ে নিতে স্টুডেন্টদেরকে আমি কস্তরিক আমার আমি এখন সেভি কলেজ সুগাম জায়গাতে রেস্টুরেন্ট ডিপ্লোমা ইন রেস্টুরেন্ট ম্যানেজমেন্টে পড়াশোনা করছি আমি এসেছি বাংলাদেশ রাজশাহী থেকে রাজশাহীতে আচ্ছা, আমি রাজশাহী পিএম গার্লস হাই স্কুলে এসএসসি করে রাজশাহী আচ্ছা, মহিলা কলেজ থেকে এইচএসসি কমপ্লিট করেছি এবং তারপরে আমি সেগি সুগঞ্জায়তে এসেছি diploma in restaurant management okay ধন্যবাদ আপনারা শুনলেন কস্তুরীর পরিচয় ও এখানে ডিপ্লোমা ইন রেস্টুরেন্ট ম্যানেজমেন্টে পড়ালেখা করছে তো ডিপ্লোমা ইন রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট এমন একটি প্রোগ্রাম সেগি কলেজে যেটা অফার করছে আড়াই বছরের একটা প্রোগ্রাম দেড় বছর কলেজ ক্যাম্পাসে এবং এক বছর রেস্টুরেন্টে ডিরেক্টলি ফিজিক্যালি ইন্টার্নশিপ এবং ইন্টার্নশিপ চলাকালীন অবস্থায় তো পেইড ইন্টার্নশিপ তাই না মিনিমাম পেমেন্ট করবে এক হাজার রিঙ্গিত করে ওকে আমরা কেন রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট করব এটা যদি আমরা আপনার প্রশ্ন করি এখন তুমি কেন রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট করা করো প্রথমত আমার ফুড নিয়ে কাজ করার সবসময় খুব ইচ্ছা ছিল রেস্টুরেন্ট নিজের একটা রেস্টুরেন্ট হবে একটা চেইন রেস্টুরেন্ট করার আমার খুব ইচ্ছা অনেক ছোটবেলা থেকেই তো সেই স্বপ্নটাকে হচ্ছে পূরণ করার জন্য আমার প্র্যাকটিক্যাল এখানে হ্যাঁ, শেখার জন্য মানে আমি যেন হাতে কলমে একটা রেস্টুরেন্ট নিজে করার আগে একটা রেস্টুরেন্ট করতে গেলে কোন কোন ধাপ পার করে যেতে হবে আমার রেস্টুরেন্টের জন্য একটা পারফেক্ট রেস্টুরেন্ট হয়েছে এর জন্য কী কী করতে হবে কীভাবে জানতে হবে প্রত্যেকটা জিনিস তো জানার আছে ব্যাপারগুলো সেই জিনিসগুলো শেখার জন্য আমি এখানে এসেছি ওকে ধন্যবাদ দেখলেন যে এই মুহূর্তে একটা স্লোগান চলে সারা বিশ্বে যে don't find the job you create the job চাকরির পিছনে দৌড়ায়ও না নিজেই চাকরি তৈরি করো খুব সুন্দর একটা উদ্যোগ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি কেন রেস্টুরেন্ট ম্যানেজমেন্টে পড়ালেখা করবো কস্তুরি কেন রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট পড়ালেখা করবো সে বললো সে নিজেই উদ্যোক্তা হতে চায় বাংলাদেশে ফাইন ডাইনিং রেস্টুরেন্ট খুলতে চায় তো খোলার আগে তো অবশ্যই বিস্তারিত জানা দরকার এর উপর একটা ডিগ্রি সে নিতে আসছে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে দোয়া করি তার স্বপ্ন যেন পূরণ হয় তো আমরা কেন মালয়েশিয়াতে পড়ালেখা করব এবং রেস্টুরেন্ট ম্যানেজমেন্টে সেগি সুবাঙে এর দুটি আমি অ্যাডভান্টেজ আপনাদেরকে বলি যে দুটি সুযোগ বলি একটি হলো এক বছর আড়াই বছরের প্রোগ্রামের মধ্যে পিছনের পুরা এক বছরই করা যাবে ইন্টার্নশিপ এবং সেই ইন্টার্নশিপে প্রত্যেক মাসেই কেএফসি থেকে এই মুহূর্তে আমাদের সেগি কলেজ সুবাংজা কেএফসির সাথে কোলাবোরেশন আছে পরবর্তীতে হয়তো ফাইন ডাইনিং রেস্টুরেন্ট ওরকম ফাইভ স্টার হোটেলেরও বিভিন্ন রেস্টুরেন্টের সাথেও কোলাবোরেশন করবে তো সেখানে এক বছর ইন্টার্নি করলে আমি কিন্তু প্রত্যেক মাসে এক হাজার ইঙ্গিত করে স্যালারি পাবো আট ঘন্টা ডিউটি করার তোমার কোথাও প্রতিদিন আট ঘন্টাই করো না আমাদের আট ঘন্টা ডিউটি কিন্তু এর মধ্যে হচ্ছে আমাদের দুই ঘন্টা স্টাডি টাইম আমাদের ওদের নিজস্ব একটা অনলাইন পোর্টাল আছে এডুকেশন পোর্টাল ওখানে আমাদেরকে দুই ঘন্টা পড়তে হয় এক্সাম দিতে হয় এই দুই ঘন্টা আমরা অলমোস্ট ব্রেকের মতোই পাই বাট পড়তে হয় তার মানে তোমাদের যদিও আট ঘন্টা কিন্তু কাজ করা লাগে ফিজিক্যালি ছয় ঘন্টা এটা কিন্তু আরেকটা সুন্দর একটা সুযোগ যে প্রতিদিন ছয় ঘন্টা কাজ বাদ বাকি দুই ঘন্টা হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ মানে হোটেল রেস্টুরেন্ট রিলেটেড যে স্টাডিগুলো আছে রিলেটেড কেএফসি শুধু না মানে একটা কেএফসি টাইপের একটা রেস্টুরেন্ট ফাস্ট ফুড ব্রাঞ্চ বা ম্যানেজমেন্ট মানে ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে শেখানো ওখানে স্টাডি করা হ্যাঁ? হ্যাঁ তাহলে মানে যদিও ওখানে ইন্টার্নশিপ দুই ঘন্টা কিন্তু তারাই আবার ট্রেনিং দেয় আর বাদ বাকি আমরা কিভাবে হচ্ছে হ্যাঁ। রান্নাটা করব আমরা কিভাবে সেট আপটা করব মানে ওপেনিং থেকে শুরু করে ক্লোজিং পর্যন্ত ছোট ছোট অনেকগুলো স্টেপ প্রথমে তো দেড় বছর আমাদের কলেজ থেকে শেখাবেই এরপরে ওখান থেকেও কিন্তু তারা হাতে কলমে শেখায় প্লাস ছয় ঘন্টা কাজ করায় তো আমি যেটা দেখলাম যে আড়াই বছরের প্রোগ্রামের মধ্যে প্রথম এক দেড় বছর কলেজে এবং এক বছর ইন্টার্নশিপ ইন্টার্নশিপ চলাকালীন অবস্থায় কমপক্ষে এক হাজার রিঙ্গিত বেতন দেবে যদি আধ ঘন্টা ডিউটি করি আট ঘন্টার মধ্যে আবার দুই ঘন্টা পড়ালেখা আর ছয় ঘন্টা কাজ তো আমি যদি ওভার টাইম করি তাহলে সেক্ষেত্রে তো এক্সট্রা হ্যাঁ, এক্সট্রাও দেবে ওকে হ্যাঁ, হ্যাঁ সেক্ষেত্রে যে সমস্ত শিক্ষার্থীরা বলেন যে আমি প্রথম বছরের টাকাটা বাড়ি থেকে নিতে পারবো এরপর আর টাকা পয়সা আনতে পারবো না তাদের জন্য কিন্তু এখানে দেশ থেকে টাকা না এনেও করার সুযোগ আছে সাপোজ আমি মনে করি যে প্রথম যে দেড় বছর কলেজে হয় সেই দেড় বছরে যদি ছেলেদের কথা বলছি মেয়েদের জন্য একটু হার্ড হয়ে যাবে হয়তো ছেলেদের জন্য বলছি তারা যদি পার্ট টাইম কাজ করে হোটেলে ফাইভ স্টার হোটেলগুলোতে বা রেস্টুরেন্টগুলোতে প্রতি মাসে যদি পাঁচশো রিঙ্গিত সেভ করে তাহলেও দেড় বছরে আঠারো মাসে কমপক্ষে নয় হাজার রিঙ্গিত সে সেভ করতে পারে আমাদের এখানে টোটাল টিউশন ফি মোটামুটি আড়াই বছরে পঁয়ত্রিশ হাজার রিঙ্গিতের মতো পঁয়ত্রিশ হাজার রিঙ্গিতের মধ্যে আপনার আসার সময় ষোলো হাজার রিঙ্গিতের মতো দিয়ে আসতে হয় সব মিলে ষোলো হাজার দিলে বাদ বাকি থাকে আর উনিশ হাজার উনিশ হাজার ইঙ্গিতের মধ্যে যদি আমি প্রথম দেড় বছরে আমি পার্ট টাইম কাজ করে পাঁচশো ইঙ্গিত করেও সেভ করি তাহলে নয় হাজার ইঙ্গিত সেভ করা যায় তো আমি যদি উনিশ হাজার থেকে নয় হাজার বাদ দিই তাকে দশ হাজার দশ হাজার পরের এক বছরে ইন্টার্নশিপ করলে মিনিমাম পেমেন্ট করবে এক হাজার বারো হাজার আমার মানে টিউশন ফি বাকি থাকে দশ হাজার কিন্তু আমি পেলাম বারো হাজার তার মানে টোটালি বলা যায় যারা একটু অ্যাক্টিভ তারা তাদের পক্ষে সম্ভব যে প্রথম বছরের টাকাটা দেশ থেকে আনলো এরপর আর কোনো টাকা না এনেও পড়ালেখার সুযোগ আছে তো তুমি যে এখানে প্রথম দেড় বছর এখানে পড়ালেখা করছো একাডেমি সে পড়ালেখাও কি অনেক হার্ড নাকি অনেকে এটা জানতে চায় খুব একটা কঠিন আমার কাছে লাগেনি আমার আমি এনজয় করেছি আমার কাছে কেন জানি পড়াগুলো এতটা কঠিনও লাগেনি আর টিচাররা এত হেল্পফুল আমি রাত দুইটা আড়াইটার একটা সময় টিচারদেরকে নক করেছি এবং তারা রিপ্লাই দিয়েছে এবং খুব ফ্রেন্ডলি হয়েছে ফ্রেন্ডলি হ্যাঁ হ্যাঁ আমাদের সেকি কলেজে মানে কোনো রাগ নাই কিছু নাই যখন যেভাবে হেল্প চেয়েছি হেল্প পেয়েছি যার কারণে আমি না পড়াটা মানে কঠিন তো লাগেই না বরং এনজয় করি এনজয় করছি ওকে সেক্ষেত্রে আমি এটা বলতে পারি অনেকেই বলে যে আমি কোন কলেজে যাব সেটাও জানি না সেদেরকে বলবো যদি মানে কম খরচের মধ্যে কেউ পড়ালেখা করতে চায় তাদের জন্য আমাদের সেগি কলেজ সুবাংজা বেস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিপ্লোমা ইন রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট প্রথম যে দেড় বছর আমাদের এখানে করাবে এর মধ্যে যে সাবজেক্টগুলো থাকবে খুবই কমন সাবজেক্ট যেই সাবজেক্টগুলো যদি কস্তুরি যেরকম বলে আমি এখানে আসছি শেখার জন্য এরপর আমি দেশে যাই আমি নিজেই একটা ফাইন ডাইনিং রেস্টুরেন্ট করব। তাহলে অবশ্যই এই নলেজগুলো তাকে শিখতেই হবে এর মধ্যে যে মেজর সাবজেক্টগুলো থাকে এখানে আমরা আমরাও কমপ্লিট করছি এটা যদিও দুই হাজার চোদ্দো সালে আমাদের কমপ্লিট হয়েছে এরপরেও মনে আছে যে এই সাবজেক্টগুলো আমরা পড়ছি যে ইন্ট্রোডাকশন টু হসপিটালিটি ম্যানেজমেন্ট এরপরে আছে financial accounting hospitality accounting food production বিভিন্ন রকমের ফুড কীভাবে তৈরি করতে হয় প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট কীভাবে hospitality law legal aspect in hospitality যে আমি হোটেল খুলবো আমি রেস্টুরেন্ট খুলবো আমি রিসর্ট খুলবো আমাকে কি কি নিয়ম মেনে চলতে হবে সেটার জন্য হসপিটালিটি ল পড়ায় এরপরে যেগুলো আছে purchasing cost control food and beverage cost control আমি কত টাকা কোন জিনিসটা কিনলাম এবং এর কত খরচ হবে এবং এটা আমি কত টাকা প্রফিট করতে পারবো এই যে কস্ট কন্ট্রোল এই সাবজেক্টগুলো খুবই গুরুত্বপূর্ণ যারা এরকম একটা হোটেল একটা রিসর্ট একটা রেস্টুরেন্ট রান করতে চায় restaurant operational service food and beverage service skill আমি কীভাবে সার্ভ করবো আমার ওয়েটারদেরকে হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিক্যাল আমি শুধু নামগুলো বলছি যে প্রত্যেকটা তো আমার যে নামগুলো বললাম এই এক একটা সাবজেক্ট কমপক্ষে তিন ঘন্টা করে এক একটা ক্লাস হয় তাই না যখন আমি বললাম রেস্টুরেন্ট অপারেশন এই রেস্টুরেন্ট অপারেশন ক্লাসগুলো যখন হয় তো একটা আমাদের কলেজে মক রেস্টুরেন্ট আছে ওভাবেই গেস্ট আসে এবং আমরা সরাসরি ফুডও সার্ভিস সার্ভ করতে না হ্যাঁ হ্যাঁ কুক করি আমরা হচ্ছে কেউ ম্যানেজার রোল প্লে করি কেউ ওয়েটার হ্যাঁ। কেউ কুক এভাবে আমরা রোল প্লে করি এবং এভাবে প্র্যাকটিক্যালি আমরা প্র্যাকটিক্যালি কিন্তু আমাদের প্রথম আমরা ফুড সেলও করি হ্যাঁ সেলও করি প্রথম দেড় বছর কিন্তু কলেজে এগুলো সবই শেখানো হয় এরপরেও আবার কেএফসিতে বা ফাইন ডাইনিং রেস্টুরেন্টে পাঠাবে এরপর এরপরে যেগুলো আছে একাডেমিক ইংলিশ ইংলিশ স্কিলের জন্য কয়েকটা ইংলিশ এখানে করা হবে এরপর যেগুলো আছে প্রিন্সিপাল অফ মার্কেটিং কাস্তরি যেটা বললো যে আমরা এখানে ফুড প্রোডাকশনে বা রেস্টুরেন্ট ম্যানেজমেন্টে ফুড প্রিপারেশন করি এবং এগুলোর জন্য গেস্ট খুঁজি কিভাবে আমরা মার্কেটিং করব ডিজিটাল মার্কেটিং করব কিভাবে কী করবো সবগুলোই কিন্তু প্রিন্সিপাল অফ মার্কেটিংয়ে এবং হসপিটালিটি মার্কিংয়ে শেখানো হয় মার্কেটিংয়ে শেখানো হয় এরপরে যেগুলো আছে অন্টারপ্রনারশিপ যেটা বললো যে এবার আমি সব কিছু শিখলাম আমি এখন নিজেই মালিক হতে চাই একটা রেস্টুরেন্টের কীভাবে শিখব কীভাবে শুরু করব স্টার্ট আপ কীভাবে শুরু করবো এই এন্টারপ্রেনারশিপ এই সাবজেক্টগুলো থেকে শেখানো হয় যাই হোক সব মিলে কিচেন অপারেশন থেকে শুরু করে restaurant leadership and team work skill সবগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে মনে করে যে আমার ভিতরে একটা হোটেল অপারেশন করার একটা রেস্টুরেন্ট অপারেশন করার পুরো নলেজ আমার দরকার তার এই বেসিক এই নলেজগুলো লাগবে সুতরাং এই যে সাবজেক্টগুলো বললাম এগুলো এমন কোনো ই নাই যে আপনাকে মুখস্থ করে আসতে হবে বড় বড় সূত্র আছে এরকম কোনো কিছু নাই তাই না সবই হ্যাঁ প্র্যাকটিক্যাল বেস অ্যাটেন্টিভ যদি ক্লাসগুলো করা যায় তাহলে প্রত্যেকটা ক্লাস খুব এনজয়েবল হবে জি জি আর সেক্ষেত্রে এটার জন্য এসএসসি অথবা সমমান পাস থাকলে হবে এসএসসি দাখিল অথবা ও লেভেল সমমান মিনিমাম তিনটা সাবজেক্টে সি থাকলেই হবে ক্রেডিট ও লেভেলের জন্য আর ইন্টারমিডিয়েট সরি যারা এসএসসি অথবা দাখিল পাশ করে তারা মূল যে সাবজেক্টগুলো আছে কমপক্ষে তিনটা সাবজেক্ট এ মাইনাসের উপরে থাকলেই তারা এই প্রোগ্রামে আসতে পারবে এবং সাথে সাথে আইএলটিএস লাগবে আইএলটিএস ফাইভ পয়েন্ট জিরো হলে সবচেয়ে ভালো হয় তবে আইএলটিএসটা এদেশে আসার করার সুযোগ আছে ইনশাল ওকে যাই হোক মোটামুটি সবই আলোচনা করলাম হোটেল রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সম্পর্কে এরপরে যদি কোনো কিছু জানা থাকে আমাকে এখানে কমেন্টস করবেন ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব আমাদের এখানে কস্ট কত কারা আসতে পারবে এবং সুযোগ সুবিধা সবই বললাম ধন্যবাদ তোমাকে ইনশাল্লাহ এরপরে যদি কোনো কিছু জানা থাকে আমাদেরকে জানাবেন এখানে নক করবেন ওকে ধন্যবাদ সকলকে